এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি কষ্ট প্লেট এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব বলে ফিরে আসতে ইচ্ছে হয় তেমন একটি ছায়ার মতন আগলে রাখার মতন আমার কোনো বন্ধু নেই হুম আমার কোনো বন্ধু নেই আমার কোনো বন্ধু নেই